সাথে সাথে হজরতে উমর চিৎকার করে কাঁদতে লাগলেন ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে কাঁদতে লাগলেন সাহাবে কারণ জিজ্ঞেস করলেন ওমর আজকে তুমি ছোট বাচ্চার মতো চিৎকার করে কেন কান্না করছো হজরত উমর বলেন আজকের বাসনের মধ্য দিয়ে আজকের আয়াত নাজিলের মধ্য দিয়ে আমার দিলে দিলে জানা হয়ে গেছে আমার নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না রহমতুল্লিল্লা আলমিন আমাদের কাছ থেকে বিদায় নেবে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে আমার নবীর জীবনের সমস্ত ভালোবাসা মিশিয়ে জীবনের শেষ বাসন আমাদেরকে বলে দিয়েছেন নিজের মনের কথা বলে দিয়েছেন শেষ বাসন দিয়ে দিয়েছেন আমার নবীজি আর বেশি দিন আমাদের নিকট থাকবে না আমরা রহমতুল্লিল্লা আলমিনকে হারিয়ে ফেলবো এই বই আমি উমর কান্না করতেছি উমরের কান্নার সাথে সাথে সাহাবা একরাম ছিলেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস ছিলেন হজরত আবু প্রকার বকর কাঁদতেছিলেন সাহবাই কারামের মধ্যে কান্নার রূপ পড়ে গেল সকলে বুঝতে পারলো এটা ছিল আমার নবীজির শেষ বাসন এটা ছিল আমার নবীজির সাহবাই সাহাবাই কারামের সাথে শেষ মিলন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই আসনের পর আমার নবী একাশ দিন মাত্র এই পৃথিবীতে বেঁচেছিলেন এই বাসনের পর একাশ দিন পরে আমার নবী এই উম্মতকে এতিম বানিয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া আমার নবী যে বললেন আমার সাসা হারেস হারেসের পুত্র রাবিয়া রাবিয়ার পুত্র আমের সেই সাদ গোত্রের মধ্যে দুধু পান করতেছিল ওসাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল আমি মোহাম্মদ রসুল আজকের পবিত্র দিনে সেই প্রতিশোধ আমি কমা করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ কি প্রতিশোধ কি ক্ষমা করে দিলেন একজন নিজের পরিবারের দুগ্ধ শিশুকে হত্যা করার কথা আমার নবী আজকের দিনে ক্ষমা করে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ নবীজি বললেন জাহিলিয়াতি একজন নিহত ব্যক্তির পরিবর্তে তুমি একশো উটের বেশি যদি কেউ নেয় তাহলে এটি জাহিলি পতা হয়ে যাবে আমার নবীজি বললেন তোমরা নিহত ব্যক্তির পরিবারের নিকট শুধুমাত্র একশো উটের পরিমাণ দিতে পারবা এর চেয়ে বেশি দিবে না আমার নবীজি আরো বললেন ইয়া ইউহান্নাস ইন্নাস শাইতান কদ ইয়াইসা আন ইয়াবুদা ফি আরদিকুম হাযিহি নিশ্চয় তোমাদের শত্রু শয়তান আজকে তোমাদের এই ভূমিতে মক্কার আরাফাত এই প্রান্তরে শয়তান তোমাদের কাছ থেকে নৈরাশ হয়ে গেছে তোমাদেরকে কাফের বানানোর যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভেঙে গেছে আজ থেকে শয়তান নৈরাশ হয়ে গেছে আমার নবীজি বললেন ওয়ালাকিন্নাহু কদ রাদিয়া ইউতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহকিরুনা মিন আমালিকুম তোমরা জীবনে যে সমস্ত কাজগুলোকে তুচ্ছ মনে করো শয়তান শুধুমাত্র তাদের সেই কাজের মধ্যে সন্তুষ্টি লাভ করবে শয়তান সেই কাজ নিয়ে খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমাদেরকে আর কাফের বানাতে পারবে না শয়তান তোমাদের তুচ্ছ তুচ্ছ কাজ নিয়ে সন্তুষ্ট থাকবে কিন্তু তোমাদেরকে কাফের বানানো থেকে সইয়া নৈরাস হয়ে গেছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান তবে তোমরা শৈতানের ব্যাপারে সতর্ক থাকবে কিন্তু শৈতান আজ থেকে দুর্বল হয়ে গেছে কারণ আজ থেকে আল্লাহ পাক তোমাদের দিনকে পূর্ণাঙ্গ দিন ঘোষণা করেছেন তোমাদের দিনকে ইসলাম হিসাবে মনোনীত করে নিয়েছেন আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবং নবীজি বিশেষ করে বললেন ইন্নালিনিসাইকুম আলাইকুম হকান তোমরা স্ত্রীর হক আদায় করবে স্ত্রীরাও স্বামীর হক আদায় করবে স্ত্রীর প্রতি তোমাদের হক হল স্ত্রীদেরকে তোমরা উত্তম বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা তোমরা দেবে আর স্ত্রীরা তোমাদের প্রতি হক আদায় করবে তোমাদের বিছানার মধ্যে পর পুরুষকে তারা কখনো স্থান দেবে না স্বামীরা যে সমস্ত পুরুষকে গড়ে আসাকে অপছন্দ করে তোমাদের স্ত্রীরা সেই সমস্ত পুরুষকে তোমাদের করে জায়গা দেবে না স্বামী স্ত্রীর হক স্ত্রী স্বামীর হক আদায় করবে আর স্ত্রীরা যদি তোমাদের কথা না শুনে তোমরা তাদেরকে হালকা প্রহার করবে তোমাদের বিছানা আলাদা করে তাদেরকে তোমরা সামান্য শাস্তি দিতে পারবা তবে তোমরা চেহারার মধ্যে তোমরা অতি ব্যথা পায় এমন ভাবে তোমরা তাদেরকে শাস্তি দিতে পারবা না এবং নবীজি বললেন ইন্নামাল মমিন তোমরা মমিনরা সকলে বাই বাই তোমরা এক অপরের সম্পদ আর অসন্তুষ্টিতে তোমরা ভোগ করবে না তোমরা একে অপরের সম্পদ তার অসন্তুষ্টিতে ভোগ করতে পারবে না যদি তোমাদের মমিন ভাই হাসি মুখে অন্য ভাইকে যদি সম্পদ না দেয় তোমরা জোর করে বিভিন্ন কলা কৌশল করে অপর মমিনের সম্পদ তোমাদের জন্য বৈধ হবে না আমার নবী যেবার বললেন আমি কি তোমাদের নিকট আল্লাহর সেই বাণী সেই পাইগাম আল্লাহ আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন আমি কি সেইভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমি কি তোমাদের নিকট আল্লাহর পয়গাম আল্লাহর বাণীকে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা সমস্ত সাহাবাহাম উচ্চ আওয়াজে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু আল্লাহর পয়গামকে পৌঁছে দেননি যেভাবে পৌঁছে দেওয়ার কথা আপনি সেভাবে পৌঁছে দিয়েছেন তার হক সহ পৌঁছে দিয়েছেন এই কথা শুনে আমার নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহকে সাক্ষী করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার সাহাবারা আমার সঙ্গীরা আমার সাহাবিরা আজকার পার ময়দানে একসাথে এক কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সাক্ষী দিয়েছে আমি তোমার ফাইগামকে হক ভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ গো তুমি সাক্ষী থাকবা আল্লাহ গো তুমি সাক্ষী থাকবা এরপরে আমার নবীজি মুমিনদেরকে সতর্ক করে বললেন খবরদার খবরদার আমার পরে তোমরা কাফের হয়ে যাবে না তোমরা মজবুত হাতে ইসলামকে ধরে রাখবা আমার বিধানকে ধরে রাখবা তোমরা কখনো পরস্পর ঝগড়া করবে না মারামারি করবে না মমিনরা মুসলমানরা পরস্পর কোন ঝগড়া বিবাদ করবে না আমার নবীজি সতর্ক করলেন যখন তোমরা কোন বিষয়ে পরস্পর বিরোধ দেখা দেবে তখন তোমরা আমার কোরআনের দিকে ফিরে যাবে আমার হাদিসের দিকে ফিরে যাবে আমার কোরআন হাদিস যাই বলে তোমরা সেটাই মেনে নেবে খবরদার খবরদার তোমরা খবর ঝগড়া বিবাদ করবে না পরস্পর তোমরা ফেরকাবাজি করবে না মারামারি করবে না এবং আমার নবীজি বললেন ইন্না রব্বাকুম ওয়াহেদ তোমাদের প্রভু একজন এবং তোমাদের বাবা একজন তোমরা সকলে আদমের সন্তান তোমরা সকলে মাটির তৈরি তোমাদের কারো উপর কারো কারো উপর কোনো মর্যাদা নাই ইল্লা বিত্তাকোয়া তাকুয়াই হবে তোমাদের সম্মানের মানদণ্ড আমার উন্মতের মধ্যে যার তাকুয়া বেশি আমার উন্মতের ভিতরে তার সম্মান বেশি উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই বাসন শেষ হতে না হতে সমস্ত সাহাবে কেরাম দেখলেন আমার নবী কসার উপরে বসা ছিলেন এমত অবস্থায় হজরত জিবরাইল আমিন আমার নবীর নিকট সুরায় মাইদা তিন নম্বর তিন নম্বর আয়ত অংশ নিয়ে আসলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই ছোট্ট আয়াত এত ওজন এত বাড়ি ছিল আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওই উস্তিনি মাটির ভিতরে বসে গেল আমার নবীজি ঘোষণা দিলেন আমার সাহাবিরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিয়ামতের সেই বাণী এসে গেল আল্লাহ পা ঘোষণা দিয়ে দিলেন আজকের আরফার এই জুমার দিনে আল্লাহ পা ঘোষণা দিয়ে দিলেন আমি তোমাদের দিনকে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম তোমাদের দিনকে ইসলামকে আমি মনোনীত করলাম তোমাদের ইসলামের ওপর আমি আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে গেলাম উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ সাথে সাথে হজরতে উমর চিৎকার

আজকের বাসনের মধ্য দিয়ে আজকের আয়াত নাজিলের মধ্য দিয়ে আমার দিলে দিলে জানা হয়ে গেছে আমার নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না রহমতুল্লিল্লা আলমিন আমাদের কাছ থেকে বিদায় নেবে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে আমার নবীর জীবনের সমস্ত ভালোবাসা মিশিয়ে জীবনের শেষ বাসন আমাদেরকে বলে দিয়েছেন নিজের মনের কথা বলে দিয়েছেন শেষ বাসন দিয়ে দিয়েছেন আমার নবীজি আর বেশি দিন আমাদের নিকট থাকবে না আমরা রহমতুল্লিল্লা আলমিনকে হারিয়ে ফেলব এই আমি উমর কান্না করতেছি উমরের কান্নার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরত আবু বকর মধ্যে কান্নার নূর পড়ে গেল সকলে বুঝতে পারলো এটা ছিল আমার নবীজির শেষ ভাষণ এটা ছিল আমার নবীজির সাহাবা সাহাবা একরামের সাথে শেষ মিলন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই ভাষণের পর আমার নবী একাশ দিন মাত্র জিব্রাইল পৃথিবীতে বেঁচেছিলেন এই বাসনের পর একাশ দিন পরে আমার নবী এই উম্মতকে এতিম বানিয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক আমার নবীর এই বাসনের উপর কেমন পর্যন্ত সমস্ত উম্মতকে আমার নবীর বাসনের উপর মুমিনকে অটুট এবং মজবুতের সাথে থাকবার তৌফিক দান করুন এবং আমার নবী সাহাবায়ের সাহাবায়ে গ্রামকে ওয়াদা করে দিয়ে দিয়েছিলেন হে আমার সাহাবেরা আলী বাল্লিকু শাহিদুল গাইবা উপস্থিত আমার সাহাবায়ে কারাম তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে তোমরা আমার সেই বাসনকে আমার সমস্ত উম্মত পর্যন্ত পৌঁছে দেবে আজকে আমার নবীর সেই দায়িত্ব থেকে আপনাদের নিকট আমার নবীর সেই বাসন আপনাদেরকে শুনিয়ে দিলাম আল্লাহ আমার নবীর যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমরা আদায় করেছি আল্লাহ তুমি কবুল করুন সহ বলে আমি আজকের সেই ইয়ম আরফা জুমার দিন আজকে হাজিদের জন্য সেই হাজ আকবর আজকে সেই পবিত্র দিন যেই দিন আমার নবীর অন্তিম জীবনে সাহাবাকে রাম পেয়েছিলেন আজকের হাজিরা সেই মুবারক বরকতময় দিন আজকে তারা পেয়েছে আজকে তাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তাদের সেই দোয়ার সাথে আমরাও সামিল হয়ে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত হাজার পূরণ করে দাও সাহাবলে আমি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ তোমার কোরআনকে আমার নবীর সেই সুন্দর সুন্নতকে আবার সারা পৃথিবীতে বুলন্দ করে দাও কোরআনকে সংবিধান করে দাও আমার নবী যে বাসন দিয়ে গিয়েছিলেন সেই বাসন প্রতিটি অক্ষরে অক্ষরে মুসলমানদেরকে এই জীবন চলার পাতে করবার তৌফিক দান করুন সাহলে আমিন আজকে এই পবিত্র দিন আমরা বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের আগামীকাল নয় তারিখ এটা আমাদের জন্য আরফার দিন আগামীকাল আমরা বেশি বেশি এই দুইটা দিন বেশি বেশি দোয়া করবো এবাদতের মাঝে থাকবো এবং আমরা আল্লাহর রাস্তায় সকলে কোরবানি করার জন্য এখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নামে সকলকে আল্লাহ পাক কোরবানি